তো অনেক দিন পর আবার বসলাম আজকে একটা ক্রাশ কোর্স হবে সো এটা খুব ইম্পর্টেন্ট যারা ওয়েব ডেভেলপার হতে চান আজকের কোর্সটি হবে ডেটাবেজের উপর তো মেনলি আমরা এসকিউএল ইউজ করি অনেকে আবার নো এসকিউএল ইউজ করে সো এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ আজকে আমরা একটা ক্র্যাশ কোর্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসকিউএল স্ট্রাকচার কুইক ল্যাঙ্গুয়েজ তো যারা উইন্ডোজ ইউজ করেন তারা তো খুব সহজেই মাইস্কিউএলটা ইনস্টল করে নিতে পারেন আর যারা আমার মতো উবুন্টু বা লিনাক্স ইউজ করেন তারা ডিজিটালেশনের এই আর্টিকেলটা ফলো করতে পারেন তো আমার সিস্টেমে যেহেতু ইনস্টল করা আছে সো আমি আবার করতেছি না আপনার প্রথমে সিস্টেমটা রিপোজিটরি অ্যাপিটি যে রিপোজিটরি সেটা আপডেট করবেন তারপর মাইস্কেল ইনস্টল করবেন এই কমান্ডের মাধ্যমে তারপর হচ্ছে আপনার সিকিউর ইনস্টলটা ইনিশিয়ালাইজ করবেন দেন কিছু প্রসেস আসবে এগুলো আপনার এটা করে নিন ইয়েস করতে হবে সো পাসওয়ার্ডের লেন্থ কত দেন হচ্ছে পাসওয়ার্ড সেট করবেন রুটের জন্য যেটা দিয়ে আপনি লগ করবেন সো আমরা দেখতে পাচ্ছি দেন আপনি চাইলে টার্মিনালে লগ করতে পারেন এইভাবে আপনার পাসওয়ার্ডটা এটা দিয়ে আপনার চাইলে পাসওয়ার্ডটা অল্টারও করতে পারেন হ্যাঁ ক্রিয়েট ইউজার সরি এটা হচ্ছে ইউজার তৈরি করার জন্য হচ্ছে এসকেল সিনট্যাক্স দেন হচ্ছে এটা দিয়ে ইউজার ক্রিয়েট হচ্ছে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে ওকে দেন হচ্ছে গ্র্যান্ড প্রিভিলেজ করতেছে সো ইনস্টলেশন প্রসেসে যাচ্ছি না তাহলে অনেক সময় লেগে যাবে আমি আশা করি এটা আপনারা করতে পারবেন তো আমার কিছুটা ইনস্টল করা আছে সেই জন্য আমি এটা দিয়ে দেখাবো অথবা আপনি অনলাইন কোনো এসকিউএল এডিটর দিয়েও কাজ শিখতে পারেন এসকিউএলে অনলাইন কম্পাইলার আছে সো ওগুলো দিয়েও করতে পারেন যেহেতু ওইগুলো আমি ট্রাই করি নাই বাট মনে আছে হ্যাঁ কুইটি চালানো যাবে প্রবলেম তো আমরা ডেভেলপ স্কুল ফলো করি জামিল স্কুলের আর্টিকেলগুলো আমার কাছে বেশি ভালোই লাগে তারা খুব সুন্দর গুছিয়ে লিখতে পারে তো আমরা রেফারেন্সে যাব আচ্ছা এসকিউএল রেফারেন্স আচ্ছা ঠিক আছে তো দেখি তারা কি বলে এসকিউএল কি জিনিস ইন্ট্রোডাকশনে গেলাম তো SQL is a standard language for accessing and manipulating data data ম্যানিপুলেশনের জন্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কুই ল্যাঙ্গুয়েজ সো আপনি মাইএসকিউএল বলেন পোস্টগ্রেস এসকিউএল বলেন এগুলা ওরাকাল বলেন ওগুলোতে আপনার এসকিউএল সাপোর্ট করে ওগুলো হচ্ছে ব্যান্ডর বাট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এসকিউএল তো এসকিউএল দিয়ে আমরা ডেটা ইনসার্ট করতে পারি আপডেট করতে পারি এডিট করতে পারি সার্চ করতে পারি অর্থাৎ ডেটাবেস সংক্রান্ত যে কাজগুলো আমরা এই এসকিউএল দিয়েই করে থাকি ব্রাদারটা স্প্লিট করে নেই তাহলে কাজ করতে একটু সুবিধা হয় যেমন স্ক্রিন সাইজটা একটু বড় আছে সো আমরা কাজ করতে একটু কমফোর্ট ফিল করব সো আপনার পিসিতে মাইস্কেল ইনস্টল করা থাকলে আপনি লোকাল হোস্ট পিএসপি মাইএসকে মাইএস মাইঅ্যাডমিন দিয়ে আপনি পাবেন অথবা আপনার পিসিতে যদি প্রেস এসকিউএলও ইনস্টল করা থাকে আপনি সেটা দিয়েও প্র্যাকটিসটা করতে পারবেন অর্থাৎ এসকিউএল সাপোর্টেড যে কোনো ডেটাবেস ভেন্ডর দিয়ে আপনি করতে পারবেন সো আমি দুইটাই আলহামদুলিল্লাহ পারি বাট দুইটা দেখানোর সময় হয়তো এতটা পাবো না বাট ইনশাল্লাহ সময় থাকলে আমি দেখাবো বাট একই জিনিস মোস্ট অফ সো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি তো এসকিউএলের সিনটেক্সটা কী ধরনের হয় তো এটা হচ্ছে আপনার একটা টেবিলের ফরম্যাট কাস্টমার আইডি মিনস আছে এটা প্রাইমারি কি আর কি ইউনিক একটা জিনিস বোঝাচ্ছে প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা রোয়ের জন্য একটা ইউনিক কিছু একটা থাকে যেটা দিয়ে আপনি ওটাকে আইডেন্টিফাই করতে পারেন ডিফারেন্সিয়েট করতে পারেন এটা ডেটা হয়েছে নিউমারি বাধ্যতামূলক সো প্রাইমারি হিসাবে হিসেবে আমরা ইন্টিজার অটো ইনক্রিমেন্ট করি অর্থাৎ ইন্টিজার ফিল্ডটাই বেশি ইউজ করি আর কাস্টমার নেম দেখতে পাচ্ছি contact name address city so এই সিনটেক্সগুলো কেমন হয় এখানে আবার রানও করা যায় চমৎকার জিনিস select all from customer customer নামে একটা টেবিল আছে সেখান থেকে সমস্ত ডাটা নিয়ে আসো এটা বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সব চলে আসছে বাট যদি আপনারা চান যে একটা ফিল্ড আনবেন সেটাও করতে পারেন আচ্ছা দুঃখিত মনে হচ্ছে আসবে না বিকজ অফ ফিল্ডটা মিলে নাই তারা যেভাবে লিখছে সেভাবে লিখতে হবে সিইউএসটিওএনইআর আইডি e শুধু কাস্টমার আইডি গুলাই আসবে সো আপনারা দেখতে পাচ্ছেন আইডি চলে এসেছে কুইক ল্যাঙ্গুয়েজ এর মজাটা এটাই ও স্ট্যারিক মানে হচ্ছে আপনি সব নিয়ে আসবেন ওই টেবিল থেকে সো এটা দিয়ে অনেক কিছু এখানেও আপনি কাজ করতে পারেন এটা এটা হচ্ছে syntax select all from customers customers কোন টেবিল থেকে আপনি নিয়ে আসতেছেন দেন হচ্ছে এই ধরনের আরও অনেক কমান্ড আছে select update delete insert create alter create alter table drop table create অর্থাৎ ডেটাবেস সংক্রান্ত যত কাজ করা তাহলে ফার্স্টে আমরা শিখব একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় ডেটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো শিখবো দেন আমরা কুইরিগুলো করব সো আমরা নিচে এসে দেখতে পাচ্ছি যে এখানে কিভাবে ক্রিয়েট হ্যাঁ, করা যায় সো ক্রিয়েট আপনি দুইভাবে করতে পারেন আপনার ডেটাবেস ভেন্ডরের মধ্যে এইখানে ক্লিক করে এইভাবে ডেটাবেস নাম দিয়ে করতে পারেন টেস্ট দিয়া ইউটিএফ এইট আমি সিলেক্ট করবো ইউনিকোডের জন্য যাতে আপনার বাংলা সাপোর্ট করে জেনারেল সিয়ে দিলাম তার আমার দেখতে পাচ্ছি একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে এইভাবেও ক্রিয়েট করতে পারেন অথবা কমান্ড দিয়ে ক্রিয়েট করতে পারেন যেহেতু আজকে আমরা এসকিউএল শিখব সো আমরা কমান্ডটাই বেশি ব্যবহার করার চেষ্টা করব সো এই এসকিউএল বাটনে ক্লিক করলে আপনি কমান্ড চালাইতে পারবেন সো আমরা লিখি ক্রিয়েট ডেটাবেস তারপরে হচ্ছে আপনি ডেটাবেস নেম দেবেন সাপোজ আমরা দিচ্ছি হচ্ছে তো ক্র্যাশ কোর্স নামে একটা ডেটাবেস তৈরি করব সো আমরা এখন এই গো বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে এখন ডেটাবেস ক্রিয়েট হলে তাতে টেবিল ক্রিয়েট করতে হয় টেবিল মিনস হচ্ছে এক্সেল শিটের মতো রো কলাম ওখানে আপনার ডেটাগুলো থাকবে সো আমরা একটা টেবিল ক্রিয়েট করি টেবিলটা এখানে ভিজুয়ালিও ক্রিয়েট করা যায় হ্যাঁ আপনি চাইলে ভিজুয়ালিও ক্রিয়েট করতে পারবেন অথবা আপনি কমান্ড চাইলে আমি দুই কপি দেখাচ্ছি সো এইখানে আমরা সাপোজ আমরা কাস্টমার্স ওইটাই তৈরি করি ওরা যারা দিছিল টেবিল নেম দিচ্ছি হচ্ছে C UST O N R আমি প্রিফার করি ছোটো হাতের ক্যারেক্টারগুলো ইউজ করা সো আমাদের ফিল্ড কয়টা দিব ওরা কয়টা দিয়েছিল এটা একটু দেখে আসি ওভাবেই আমরা করতে পারি জিনিসটা ছিল হচ্ছে ইনফোতে ইনফো সেকশনে ছিল তো আমরা দেখি ওরা কী করেছে so one two three four five six seven তো তারা সেভেন কলাম নিয়েছে তো আমরা গো গিয়ে ক্রিয়েট করতে গেলে ক্রিয়েট হবে দেন হচ্ছে আমরা প্রাইমারি কি জন্য লিখব হচ্ছে আইডি সো এটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করব এবং প্রাইমারি ইন্ডেক্স বসায় দেবো সো এটা প্রাইমারি হচ্ছে দেন হচ্ছে আমরা লিখব হচ্ছে কাস্টমার নেম সো স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী আমি কাস্টমার লিখবো না এটা কাস্টমার নেম দিতে হবে কোনো কথা নেই নেম দেওয়াটাই আমি প্রিফার করি অ্যাড্রেস হচ্ছে এইগুলো হচ্ছে ভার্কার হবে মানে ক্যারেক্টার টাইপের সো নেম বাংলাদেশের পাসপোর্ট করতে গিয়ে আমি দেখেছিলাম যে সর্বোচ্চ চৌষট্টি ক্যারেক্টার দেওয়া যায় অ্যাড্রেস ক্যান বি টেক্সট হতে পারে একটা অনেক লম্বা টেক্সট হতে পারে ইন্টিজারে আমরা বলি নাই এটা ডিফল্টভাবে দশ ক্যারেক্টার থাকে লেন্থ আর কি সো বার্কারের লেন্থ বলে দিলাম এই চার্টটা আপনার চাইলে দেখতে পাবেন কোন টাইপের ডেটার কত লেন্থ আছে বিভিন্ন ভেন্ডার অনুযায়ী ডিফারেন্ট হইতে পারে CO M T S T contact name এটা কন্ট্যাক্ট বসাইতে হচ্ছে কন্ট্যাক্ট নেম দিলাম সেটা ভার্কার দিলাম তারপরে নাম একশো দিলাম একশো বেশি হওয়ার কথা না তারপরে সরি আচ্ছা, আমরা ভুল করেছি কন্ট্যাক্ট নেমটা আগে হবে CONTS contact contact name so varchar hundred দিলাম ম্যাক্স লেন্থ হান্ড্রেড অ্যাড্রেস আছে টেক্স দিব টেক্সের লেন্থ দিতে হয় না তারপর হচ্ছে city city varchar can be hundred দিলাম অত বেশি যদিও হবে না পোস্টকোড পোস্টকোড বাংলাদেশে মেবি ফাইভ ডিজিটেরই হয় তাহলে আপনাকে বুঝতে হবে কোন ডেটার জন্য কোন টাইপ দেবেন ডেটা এই টাইপ জিনিসটা খুব ইম্পর্টেন্ট সো সিটি তো সিটি হচ্ছে একটা টেক্সট ফরম্যাটে হবে বার্কার একটা টেক্সট ফরম্যাট সো আমরা সিটি ক্যান বি একশো একশো হবে কিনা শিওর নাম জানা তারপর হচ্ছে পোস্ট কোড ঠিক আছে যদি পোস্ট একের অধিক হইলে আপনি এভাবে লিখতে পারেন পোস্ট কোড একটা ইন্টিজার হবে এবং লেন্থ ফাইভ অর সিক্স দিলাম ম্যাক্সিমাম সিক্স এটা আমরা ফর্মে ভ্যালিডেশন করবো বাট এখানে করলাম না দেন আরও দুইটা ফিল্ড দিতে আমি পছন্দ করি আচ্ছা, এই ইনিশিয়াল আমি সেভ করি আচ্ছা ডু ডুপ্লিকেট কলাম সিটি ডুপ্লিকেট হয়ে গেছে সরি সিটি ডুপ্লিকেট হয়ে গেছে কান্ট্রি বসায়নি আচ্ছা আমার কান্ট্রি বসাই দিই এখানেই বসাই দিই সমস্যা নেই country varchar hundred okay it's okay so আমরা আরও দুইটা ফিল্ড বসাবো প্রফেশনাল ওয়ার্ডে আমরা যেভাবে কাজ করি তার জন্য আমরা দুইটা ফিল্ড বসাবো সেটা হচ্ছে আর ই ডি ক্রিয়েটেড মানে হচ্ছে আপনার কখন অবজেক্টটা ক্রিয়েট হইলো কখন আপডেট হইলো ইউ ডি ডি আপডেটেড এটা হচ্ছে ডেট বা ডেট টাইম দিতে পারি আমরা এখানে দেখতে পাবো যে ডেট টাইম দেওয়াটাই বেটার হবে অর্থাৎ আপনি যখন আপডেট হবে তখন টাইমটা নিয়ে নেবে সো আমরা টাইম দিলাম তো দেখতে পাচ্ছি যে কাস্টমার্স নামে একটা টেবিল থাকবে সো আপনি চাইলে ভিউজালি ডেটা ইনসার্ট করতে পারেন এটা এখানে করা যায় বাট আসলে আমরা তো এটা করার জন্য আসি নাই বাট আমরা একটা করি আমরা অ্যাকচুয়ালি কমান্ড লাইনেই করবো দেন হচ্ছে অ্যাড্রেস দিলাম Dhaka city Dhaka country country Bangladesh post code দিলাম হচ্ছে বারোশো ষোলো আর টাইমটা আমরা ডে টাইমটা সিলেক্ট করে দিলাম অটোমেটিক নিয়ে নেবে সো আমরা গো বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে একটা ডাটা তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন সেই এই কুইরিটা করেছে ইনসার্ট ইনটু এটা করবো আমরা সমস্যা নেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাটা তৈরি হয়ে গেছে সো এই ডাটাকে কপি করে আমি আরেকটা তৈরি করতে পারি চাইলে যদি সিলেক্ট করে কপি বাটন ক্লিক করে আরেকটা হয়ে যাবে জাস্ট আমরা এ করে দিই নিকনেম অদ্ভুত একটা নিকনেম যাই হোক সো এখন আমরা সিলেক্ট কুই শিখব ডেটাবেস ক্রিয়েট করা শিখলাম টেবিল ও সরি টেবিল ক্রিয়েট করা শিখলাম হচ্ছে ভিউজুয়ালি বাট আমরা তো ভিউজুয়ালি শিখবো না এই জন্য আমরা কমান্ডের মাধ্যমে শিখবো সো কমান্ডের মাধ্যমে টেবিল কীভাবে তৈরি করতে আমরা একটু দেখে আসি ক্রিয়েট টেবিল ওকে তাহলে কাস্টমার নাম একটা টেবিল হয়ে গেছে অলরেডি সো আমরা অন্য নাম একটা টেবিল তৈরি করি তাহলে কি করা যেতে পারে কাস্টমার টেবিল তৈরি করছি কাস্টমারের সাথে অন্য একটা টেবিল তৈরি করব ধরেন কাস্টমার কি তৈরি করা যেতে পারে আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিছি এটা তৈরি করি আমরা আচ্ছা ক্রিয়েট টেবিল তারপর হচ্ছে ক্রিয়েট টেবিল হচ্ছে সিনট্যাক্স আর হচ্ছে তারপর আপনি টেবিলের নাম দিবেন সো পার্সন নাম দিলাম তারপর হচ্ছে ফাইল ব্রিকেট দেন আমরা লিখবো আছে ভিতরে কী কী ফিল লিখবো সো ভিজুয়ালি ক্রিয়েট করেছিলাম ওইটা অনেক ইজি ছিল বাট এখানে কমন লিখে লিখে আমাদের শিখতে হবে সো আমরা দিলাম হচ্ছে আইডি আইএনটি এটাকে প্রাইমারি কি কীভাবে করে ওটা দেখতে হবে আচ্ছা দেন আমরা দিলাম হচ্ছে first name first first name সেটা হবে বারকার তারপর বার সি আচ্ছা বারকার নিচ্ছে না B R something wrong H R varchar দিলাম তবে সে আমরা নেম যেহেতু ফিফটি দিলাম ফার্স্ট নেম তারপর হচ্ছে লাস্ট নেম মার্কার এখানে সাজেস্ট করতেছে না বাট আমরা সমস্যা নাই আমরা জানি সো এটা পঞ্চাশ দিলাম তো first name last name then হচ্ছে অ্যাড্রেস আমরা দেবো হচ্ছে টেক্স এর লেন্থ আমরা দেবো না তারপরে সিটি এটা হচ্ছে ভার্কার ভার্কার হচ্ছে আমরা একশো দিয়ে দিলাম এক্সট্রা সো আমরা তো জেনেছি যে একটা প্রাইমারি কি রাখতে হয় সো প্রাইমারি কি করতে হবে তো ওনারা করে নাই বাট এটা করা উচিত আমি মনে করি সো আমরা দেখে আসি এসকিউএল দিয়ে কীভাবে প্রাইমারি কি করতে হয় এসকিউএল টেবিল প্রাইমারি কি ওকে সো সেট প্রাইমারি কি এখানে আছে আপনার প্রাইমারি কি লিখে আপনার বসায় দিতে হবে কোন ফিল্ডটাকে প্রাইমারি কি করতেছেন সো আমরা এখানে ও টু ইনক্রিমেন্ট দিতে হবে তাকে সে যাতে অটোমেটিক ইনক্রিমেন্ট হয় দেন হচ্ছে পিআর আই প্রাইমারি প্রাইমারি কি তারপর হচ্ছে বলে দেবো হচ্ছে আইডি সো এটা একটু জুম করি তাহলে দেখতে আপনার সুবিধা হবে তো আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট হচ্ছে সিনটেক্স পার্সন হচ্ছে table name so table name হচ্ছে প্লোরাল হবে আমরা মডার্ন ফ্রেমওয়ার্কগুলোতে যখন কাজ করি মডেলের নাম থাকে হচ্ছে সিঙ্গুলার টেবিলের নাম হয় প্লুরাল কারণ হচ্ছে একাধিক জিনিস থাকবে পার্সনস সো আমরা গো বাটনে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে তো ক্রিয়েট হবে এই কোর্সের আন্ডারে যেহেতু আমরা ওটা সিলেক্ট করা অবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি একটা পার্সনস ক্রিয়েট হয়ে গেছে এবং স্ট্রাকচারে গেলে আমরা দেখতে পাবো এখানে একটা চাবির মতো জিনিস চলে আসে অর্থাৎ প্রাইমারি কি বোঝাচ্ছে কি বোঝাচ্ছে এটাকে সো আমরা দুটো টেবিল ক্রিয়েট করেছি ভিজুয়ালি এবং কমান্ডের মাধ্যমে এখন আমরা মেজর যে কুইরিগুলো আমরা করি create sorry insert read insert update delete search এইগুলো দেখাবো দেন আদার্স কিছু অপারেশন দেখানো যেতে পারে অন্যগুলো আমরা চেষ্টা করবো ফার্স্ট অফ অল আমরা সিলেক্ট করি সিলেক্টের জন্য আমরা এসকিউএলে গেলাম সো এসকিউএলে আমরা আগে থেকেই অলরেডি সিলেক্ট আছে বাট আমরা নিজে থেকে লিখি সিলেক্ট অল স্ট্যাটিক মানে all select all from customers আমরা সেমিকলন দিয়ে যদি গো বাটন ক্লিক করি আমরা দেখবো যে সে আমাদের যত ডাটা আছে সব ডাটাগুলো দেখাচ্ছে তো এইটা গেলে হচ্ছে আপনার যদি সমস্ত ডাটা নিয়ে আসতে চান কুইরিটা কী ছিল আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি select all from customers then আমরা যদি ধরেন যে কোনো একটা ডাটা নিয়ে আসতে চাই সিঙ্গেল ডাটা সেই ক্ষেত্রে আমরা প্রাইমারি কিটা ইউজ করবো মনে করেন select all from customer customer where আমরা বলে দেবো ID is equal to to অর্থাৎ আমার নিক নেমের যে জিনিসটা সেটা নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যদি এতে তারা দেখতে পাচ্ছি আমাদের ওই ডাটাটা চলে এসে আমাদের কুড়িটা ছিল ওয়ার এই ওয়ার অপশন এখানে আছে তো আমরা সিলেক্ট করে ডাটা আনলাম সমস্ত ডাটা এবং একটা সিঙ্গেল ডাটা আনলাম এখন আপনার যদি প্রয়োজন হয় যে না আমার টেবিল বিশাল বড় টেবিল পঞ্চাশ ষাটটা একশোটা ফিল্ড আমার এত ডেটা দরকার নাই আবার সার্টেন দুই তিন ডাটার দরকার সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে আপনি কী কী ফিল চান সাপোজ আপনার যদি আইডিটা চান নিলেন তারপর সে নেম যদি চান নেম নিলেন তারপর যদি আপনি সিটি চান যে অর্থাৎ যে কয়টা আপনি নিতে চান সেই কয়টা নিতে হবে তারপর বলতে হবে ফ্রম যে টেবিল থেকে আনতে চান কাস্টমার্স অর্থাৎ ডেটাবেস তো অলরেডি আমাদের সিলেক্ট আছেই তো আমরা দেখতে পাচ্ছি সে আইডি নেম সিটি নিয়ে আসবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলে অনেক ডেটা ছিল বাট সেই তিনটা ডেটাটাই নিয়ে আসছে সো এটাই হচ্ছে কুই ল্যাঙ্গুয়েজের মজা তো আমরা সিলেক্ট অলমোস্ট দেখে ফেলেছি সিলেক্ট দিয়ে আপনি এগুলো ঘাটাঘাটি করুন আর অনেক কিছু করা যেতে পারে তো এর বেশি আপাতত মনে হচ্ছে না যে লাগবে আপনার সো সিলেক্টের কাজ করেছি দেন হচ্ছে আমরা ইনসার্ট করব ডেটা ইনসার্ট করব আমাদের টেবিলে তো এখানে আমাদের স্ট্রাকচারটা একটু দেখি যে আসলে এই নান কথাগুলো যেগুলো আছে এগুলো ম্যান্ডাটরি ভ্যালু আপনি অ্যাড্রেসটা না দিলেও সমস্যা নাই কিন্তু এগুলো হচ্ছে আপনার ম্যান্ডাটরি ভ্যালু দিতেই হবে so created ten updated automatic হয় তো যদি আমরা টাইম স্ট্যাম্প করতাম তাহলে হয়তো বাট এখন অবশ্যই আমাদের ডেটটা চাবে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি নাল যদি বলে দেই তাহলে সে নাল অ্যাকসেপ্ট করবে আমরা এই ভ্যালুটার যদি আমরা এখন নাল দিয়ে দেই বা ডিফল্ট ভ্যালু চাইলে দেওয়া যায় ডিফল্ট সো ইনিশিয়ালিগুলো বললাম ডিফল্ট ভ্যালু দেওয়া যায় নালও দেওয়া যায় ঠিক আছে তাহলে কান্ট্রি আমরা যেহেতু বাংলাদেশি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই সো ম্যানুয়ালি আমরা না দিলে সে ওইটা নিয়ে নেবে দিয়ে দিলাম তাহলে আমরা এই কাস্টমার টেবিলে ডাটা ইনসার্ট করব এখন মজার ব্যাপার হলো আপনার এখানে কিছু মজার জিনিস আছে যদি এসকিউএলে যান select all select select insert update সব লিখাই আছে আপনি যদি বাটনে প্রেস করেন তাহলে দেখতে পারবেন আপনার জন্য একটা কুইরি করে দিয়েছে ইনসার্ট যদি করতে চান সে অলরেডি একটা কুইরি করে দিয়েছে বাট আমরা রাতে লিখব সমস্যা নাই তো এখন সিনটেক্সটা দেখি ইনসার্ট ইনটু তারপরে আপনাকে টেবিলের নাম দিতে হবে কী কী কলামের ভ্যালু আপডেট করতে চান তারপর ভ্যালুসের মধ্যে ভ্যালুসগুলো দিতে হবে তাহলে আমরা করি জিনিসটা insert into insert into table টেবিলের নাম কি ছিল কাস্টমার্স ঠিক আছে তারপর আমরা কী কী ভ্যালু দিতে চাই আইডি যেহেতু অটো ইনক্রিমেন্ট সেই জন্য আমরা দিব না নাম দিব আমাদের রিকোয়ারমেন্ট কী ছিল কন্ট্যাক্ট নেম মেবি রিকোয়ার্ড ছিল তারপর সে অ্যাড্রেস না দিলেও হয়তো সিটি দিতে হবে তারপরে হচ্ছে কান্ট্রি যেহেতু ডিফল্ট ভ্যালু দিয়ে দিয়েছি দিতে হবে না পোস্ট কোডটা দিতে হবে ডেট দিতে হবে না তারপর হচ্ছে আমরা ভ্যালুস আমি একটু লাইনটা ভেঙে দিই তাতে কোনো সমস্যা নেই ভ্যালুসের মধ্যে আমরা ভ্যালুগুলো অর্ডার ওয়াইজ দিতে হবে অর্থাৎ যে অর্ডারে যে ডাটা দিতে হবে এবং ওই টাইপ সেম দিতে হবে যেমন নেম হচ্ছে একটা ভার্কার মানে ঠিক সেই ফর্মেটে আমরা কোটেশনের ভিতরে নাম দিব কি নাম দেয় আমার ফ্রেন্ডের নাম দিই N Z N U N Nazmul আমার খুব পছন্দের একটা দুষ্ট ফ্রেন্ড তারপর হচ্ছে কন্ট্যাক্ট নেম ও সরি এটা সেখানে প্যারামিটার আগে পাস করে দিয়েছি আমরা এখানে ভ্যালু দেবো এন জেড নাজমুলই দিলাম দেন হচ্ছে সিটি সিটিও যে স্ট্রিং তাহলে আমি দিলাম হচ্ছে ঢাকা সেম সিটিতে আমরা বাস করি ঢাকা আচ্ছা দেখতে পাচ্ছি এখানে কোটেশনটা চলে গিয়েছে প্যাকেটটা চলে গিয়েছে সো ফাইনালি আমরা যদি পোস্ট কোড পোস্ট কোড কিন্তু আবার আচ্ছা ইনসার্ট হয়ে গেছে সম্ভবত পোস্ট কোড আবার আপনাকে স্ট্রিং হিসাবে দেওয়া যাবে না সেটাকে আপনার ইন্টিজার ফরম্যাটে দিতে হবে সো আমরা যদি কুড়িটা রান করি তাহলে ইনশাল্লাহ দেখতে পারবো আরেকটা ডাটা তৈরি হয়ে গেছে আমি কোবাটানে ক্লিক করতেছি সো এখানে বলতেছে address does not have a default value তার মানে অ্যাড্রেসটা ম্যান্ডেটরি ছিল আচ্ছা যাই হোক তাহলে আমরা অ্যাড্রেসটা দিই অ্যাড্রেসটা কোথায় ছিল এটা পরে ছিল আচ্ছা এটার অর্ডার মেনটেন না করলে সমস্যা নেই কিন্তু ভ্যালু অর্ডার মেনটেন করতে হবে এখানে আপনি যেভাবে দিবেন সেই অর্ডার দিতে হবে তাহলে হচ্ছে আমাদের অ্যাড্রেস আমরা কি দিয়েছি নেম দিয়েছি কন্ট্যাক্ট নেম দিয়েছি অ্যাড্রেস দেই নাই তাহলে অ্যাড্রেস দিলাম তো এই শেখে ডাক সো গো বাটন ক্লিক করতেছি আমরা দেখতে পাচ্ছি কুইরি সাকসেসফুল বলতেছে সো আমরা যদি কাস্টমারে আবার লোড করি তাহলে দেখতে পাচ্ছি যে একটা ক্রিয়েট হয়ে গেছে এবং বাংলাদেশ কীভাবে হলো ওই যে আমরা ডিফল্ট ভ্যালুটা দিয়েছিলাম আর যে ফিল্ডগুলো না লেভেল দিয়েছিলাম বলেছিলাম যেগুলো না এক্সট্রাক্ট করবে অর্থাৎ খালি আপনি যদি চান যে এইগুলো দরকার নেই তাহলে খালি রাখবেন এটা ছিল আমাদের ইনসার্ট ইনসার্ট চাইলেও আপনি ওই যে ফিলগুলো রিকোয়ার সেগুলো তো দিতেই হবে বাট যেগুলো রিকোয়ার না সেগুলো ছাড়াও আপনি ইনসার্ট করতে পারেন সো এটা ছিল ইনসার্ট দেন আমরা কি করব আপডেট করব সো আমরা আপডেটে যাই আপডেট এখান থেকে আপনি ম্যানুয়ালি করতে পারবেন এই এডিটে গেলে আপনি চেঞ্জ চেঞ্জ করে আচ্ছা আপডেট করতে গেলে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হয় কাকে আপডেট করবো যেখানে আপডেট করার পরে সে কিন্তু কুড়িটা লিখিয়ে দিয়েছে update customer set address equal to এত হয়ার কাস্টমার ইজিক্যাল টু এত সো এটা আমরা হাতে লিখবো যেহেতু আমরা এসকিউএল শিখতে এসেছি সো আমরা লিখবো হচ্ছে আমরা এখানে দেখি সিনট্যাক্সটা কেমন আপডেট তারপর টেবিল নেম তারপর সেট লেখে তারপর কলাম ভ্যালু কলাম ভ্যালু তারপরে হোয়ার কন্ডিশন ঠিক আছে সো আমরা আপডেট করি তারপর হচ্ছে কাস্টমার্স তারপরে আমরা তারপরে সেট লিখবো সেট লিখে আমরা সাপোজ আমরা নেমটা চেঞ্জ করব সো নেম ভেরো দিলাম আমার মোরাল বংশ মোরাল দিলাম তারপর যে আপনি আইডেন্টিফাই করে দিতে হবে যে আসলে কোন রোটা আপডেট করতে চান তাহলে হোয়ার আইডি দিচ্ছি প্রাইমারি কি দিয়ে আপডেট করতে বেস্ট আমি এক নম্বরে দিচ্ছি সো সিনটেক্সটা হলো আপডেট কাস্টমার সেট নেম তাহলে যদি আপনি একের অধিক করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে দেবেন সাপোজ আপনি পোস্ট কোড আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি বারোশো ষোলোই তো ছিল পনেরো দিই সো আমি দুইটা ভ্যালু আপডেট করতেছি কোথায় হবে এক নম্বর রোতে তাহলে দেখি গো গো বাটনে ক্লিক করলাম আমরা এখন তাহলে দেখতে পারবো যে শাহরির মোরল হয়ে গেছে অ্যান্ড পোস্ট কোড হয়েছে এটা ভুলে গেছিলাম বারোশো পনেরো দেবো আচ্ছা যাই হোক সো এটাই ছিল হচ্ছে আপডেট আপডেট আপডেট ডিলিট করতে গেলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন জিনিসটা আপডেট করতেছে না হলে আপনার প্রাইমারি কিনা দিলে দেখা যেতে পারে যে টেবিল পুরো খালি হয়ে গেছে সো বিপদে পড়বেন তো আপডেটের পরে আছে ডিলিট তাহলে আমরা ডিলিট করব ম্যানুয়ালি তো ডিলিট করতে পারেন এখানে ক্লিক করে যদি ডিলিট করে দিন হইলো বাট এটা আমি করতে চাই না এটা ইজি কাজ আপনারা করবেন সো আমরা ডিলিটের সিনটেক্সটাকে পরে আসি আসলে ডিলিটটা কীভাবে করতে হয় কোথায় গেলাম ডিলিট আচ্ছা okay delete from table where condition একই কথা ডিলিট ফ্রম টেবিল আমার কাস্টমার্স টেবিলে হয়ার হচ্ছে কোথায় আপনি করবেন তাহলে আইডি যেটা আমরা ক্রিয়েট করেছিলাম লাস্টে তিন নম্বর আইডি সেইটাকে আমরা ডিলিট করবো তাহলে সেইটাকে আমরা বাটনটাকে ক্লিক করি গো বাটনে ক্লিক করলে এটা বলতেছে আদু শিউ হ্যাঁ এটা করা উচিত অবশ্যই কারণ হচ্ছে এ কনফার্ম দেখতে পাচ্ছেন যে লাস্ট চলে গেছে এখন আপনার ক্যানভি সার্চ করা লাগতে পারে যে আমার কাছে আইডি ছাড়াও নাম দিয়ে কেউ সার্চ করতে পারে কান্ট্রি দিয়ে সিটি দিয়ে সো আমরা এই সার্চ করবো এখানে একটা লাইক আছে লাইক দিয়ে আপনি সার্চ করতে পারেন কি প্যাটার্নে সার্চ করবেন সো আমি একটা দেখাই তাহলে ধরেন কাস্টমার টেবিলে আমরা সার্চ করব তো সার্চ জিনিসটা সিলেক্টই করতে হবে select all select all from customers where না সরি হয়ার হবে না লাইক হবে না হোয়ার দিয়েও করা যেতে পারে হয়ার নেম ইকুয়াল আমরা দেখি ম্যাচ করে কিনা যেহেতু স্ট্রিং এভাবে দিতে হবে দেখতে পাচ্ছি নাম দিয়েও সার্চ হয়েছে এটা ম্যাচ করছে যদিও কেস সেন্সিটিভ করে নাই এটা হচ্ছে ছোটো হাতির দিয়েছেন ওইটা পাতা করেছে ওইটা ম্যাচ করেছে বাট আমাদের পারপাস ছিল এইভাবে আপনি বিভিন্ন ফিল্ড দিয়ে সার্চ করতে পারেন আপনার পোস্ট কোড দিয়ে সার্চ করতে পারেন একাধিক করতে পারেন পোস্ট পোস্ট কোড টু বারোশো ষোলো ষোলো দিলে দেখি যে কটা ম্যাচ করে সে কটা আসবে একটাই ম্যাচ করেছে একটাই এসেছে তো একাধিক চাইলে আপনি করতে পারেন তো এটাকে এডিট বাটনে ক্লিক করতেছি যেমন নেম ইকুয়াল অ্যাকচুয়ালি যদি দুইটারটাই ম্যাচ করে সেক্ষেত্রে আসবে এটা হচ্ছে অ্যান্ড অপারেটর তাহলে দেখতেছি যে ম্যাচ করে ফেলছে আবার যদি চান যে না যে কোনো একটা ম্যাচ করুক ধরেন দিলেন হচ্ছে পনেরো পনেরো তো অবশ্যই ওর ছিল না তাহলে আপনার অর দিবেন যে কোনো একটা ম্যাচ করলেই আসবে সেক্ষেত্রে অর হবে সো দেখতে পাচ্ছি তাও আমাদের দুইটা টাটাই চলে এসেছে কীভাবে আসছে অর্থাৎ পনেরো দিয়েও আসছে আবার এই সালবিন দিয়েও আসছে তাহলে কি হইলো ও এটাকে সিলেক্ট করছে আমাকে দেখাচ্ছে যেটা বাট না অ্যাকচুয়ালি ষোলো সালপিন হ্যাঁ এটাই সিলেক্ট করছে অবশ্যই ষোলো না পনেরো দিয়ে আসে না ফার্স্ট যেটা দিয়ে ম্যাচ করছে ওইটা দিয়ে নিয়ে আসছে আর কি অর অপারেটর যা হয় আর কি তেমন লাইক কিওয়ার্ড দিকে লাইক দিয়েও কাজ করা যায় সো লাইক কিওয়ার্ডে যা হয় আপনি সাপোজ লাইক দিলেন তারপরে প্যাটার্ন দিলেন প্যাটার্নটা কীভাবে দিতে হয় সম্ভবত এইভাবে ধরেন আপনি বললেন যে এসে যত দেখায় আছে সব নিয়ে আসে আচ্ছা এটা এসে আমরা একটু দেখি প্যাটার্নটা কীভাবে দিতে হয় প্যাটার্ন হচ্ছে দুই পাশে হ্যাঁ দুই পাশে দেওয়া যায় হয়ার না সরি হয়ার হবে না লাইক হবে এক্সট্রিমলি সরি না ঠিকই তো ছিল কিন্তু আমরা ফিল্ডের নাম বলে দিইনি কোথায় হবে এটাই ভুল করছি হয়ার নেম লাইক এসে এসে যত জায়গায় আছে তুমি নিয়ে আসো বিষয়টা এরকম তাহলে দুটো ফিল্ডে আসার কথা হ্যাঁ দুইটা না একটা আসছে তাহলে আমরা শুধু এস দিয়ে ছাড় দিই তাহলে দুইটা আসবে যেহেতু দুইটাতেই শুধু এস দিয়ে ছাড় দিই আমরা দেখতে পাচ্ছি এখন দুইটি আসছে অর্থাৎ যখন সে এস পেয়েছে সাথে সাথে নিয়ে আসছে তো এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন আছে দেখতে পারেন লাস্টে পার্সেন্টেজ দিলে এর মানে হচ্ছে find any value that start with A A তাহলে আমরা দেখি যেটা আমরা করেছি সেটা দেখি যদি ফার্স্টে অ্যাস থাকে তাকে নিয়ে আসো তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটাই ম্যাচ হয়েছে সো এরপরে যদি এটা ফার্স্টে দিই তাহলে বলতেছে লাস্টে যদি এ থাকে তাহলে নিয়ে আসো আমাদের তাহলে দেখি লাস্টে কি আছে এল আছে এন আছে তাহলে আমরা দুইবার ট্রাই করি তাহলে একবার দিলাম হচ্ছে এন তাহলে একটাই আসার কথা যেহেতু লাস্টে পার্সেন্টেজটা হ্যাঁ, ফার্স্টে দিতে হবে একটাই আসার কথা তো আচ্ছা, নেবেন লাইক ওয়ার্ড সো ওয়েব হিসেবে মোস্ট অফ অল আমরা এই কাজগুলাই করি যদিও এভাবে কুইরি আমরা করব না মডেলে এম আছে অবজেক্ট রিলেশনাল ওইভাবে ইউজ করবো তারপরে এই জিনিসগুলো জানার প্রয়োজন ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজগুলো হয় কুইরিগুলো কীভাবে হয় তাছাড়াও আরও অনেক কিছুই আছে আপনার অ্যাগ্রিগেশন মেথড আছে maximum minimum count average sum এই কাজগুলো আপনার করতে হবে তো এগুলো আশা করি আপনারা পারবেন তারপর হচ্ছে জয়েন ভেরি ইম্পর্টেন্ট জিনিস ডেটাবেজে জয়েনিং জিনিসটা আপনাকে একটা হলো অ্যাটলিস্ট বোঝাতে হবে অর্থাৎ দুইটা টেবিলে আমাদের কাছে দুইটা টেবিল আছে দুইটা টেবিলে আমরা জয়েন করাবো এখন তাহলে এই টেবিলের সাথে আমরা রিলেশন করি নাই তো ডেটাবেজের রিলেশন অনেক ধরনের হয় এখানে একটা রিলেশন আমি দেখাই তো আপনারা যখন ফ্রেমওয়ার্ক শিখবেন সেখানে one to one one to many many to many আরও অনেক থাকতে পারে সো এই রিলেশনগুলো খুব কমন ইউজ হয় তাহলে আমরা একটা ওয়ান টু মেনি করি অর্থাৎ কাস্টমার হচ্ছে কাস্টমার পার্সন এই দুইটা টেবিলেই রিলেশন করি সেক্ষেত্রে পার্সনে কাস্টমার রিলেশন করবো আমরা সো আমরা আরেকটা কলাম নিচ্ছি সিইউএসটি কাস্টমার আইডি এর মানে হচ্ছে কাস্টমার টেবিলের আইডিটা আসবে এখানে অর্থাৎ ডেটাবেস ইন্টিজার ছিল এটা মেলাতে হবে আমাদের তো আমরা এখানেও জিনিসটা করতে পারি আই হোক আমি বলে যদি না দিয়ে থাকি আচ্ছা এটা কীভাবে জানি করতাম আচ্ছা এটি বড় করে নিচ্ছি এখানে আনসাইন কালেকশন ডিফল্ট আচ্ছা এটা পরে পরে কি আচ্ছা আমরা একটু দেখে আসি অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে সেটা হচ্ছে ইন্ডেক্স না এটা আচ্ছা আমি একটু গুগলে সার্চ করে নিয়ে আসি PSP my admin foreign key add কীভাবে ফরেন key অ্যাড করতে হয় তো দেখি একটা ছবি দেখলেই বুঝতে পারবো ইমেজ দেখি কীভাবে করতে হয় সো এইখানে দেখতে পাচ্ছি একটা জিনিস আছে এটা হইল না রিলেশন ওকে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা কমেন্ট চাইলে তো করতেই পারবো বাট আচ্ছা ট্রাই করি সো পেলাম না আমরা প্রথমত সেভ করি সো আমাদের পার্সনে কোনো ভ্যালু নাই ভ্যালুগুলো চলে গেছে আমরা একটা ভ্যালু অ্যাড করি তাহলে বুঝতে পারবো এখনও আমাদের রিলেশনটা হয় নাই বাট তাও কাজ করবে কারণ আমরা যদি কাস্টমারের সাথে কাস্টমার আইডিটা দিয়ে দিই তাহলে কাজ করবে এটা দিলাম হচ্ছে A last name B Dhaka দিলাম তারপর হচ্ছে সিরিজ দিলাম এবং এখানে আমি কাস্টমার আইডি ওয়ান দিব অর্থাৎ কাস্টমার রোয়ের এক নম্বর রোয়ের সাথে তার রিলেশন হবে এখন আমরা একটা কুইরি দেখবো আমাদের দেখবো যে আমরা একটা কুইরি করব জয়েন করি সিলেক্ট নেম নিয়ে আসবো নেম অ্যাজ সি নেম অর্থাৎ ওই টেবিলের সমাধান নেম থাকতে পারে কাস্টমার্স ঠিক আছে কাস্টমার টেবিল থেকে শুধু আমরা নাম আনব আর জয়েন আবার বিভিন্ন প্রকার আছে inner join left join right join full join তো ইনার জয়েন হচ্ছে দুইটাই যখন ম্যাচ করবে তা আমরা ইনার জয়েনটাই করি কারণ আমাদের দুইটাই ম্যাচ হবে তাহলে ইনার ইনার জয়েন তারপর হচ্ছে টেবিল টু টেবিল টু হচ্ছে পার্সনস আমাদের তারপর হচ্ছে অন মানে কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাহলে কাস্টমার্স কাস্টমার্স কাস্টমার্স ডট আইডির সাথে সেকেন্ড টেবিলে person dot customer customer ID relation হবে তাহলে ওই টেবিল থেকে আমরা কি নিয়ে আসবো তাহলে first name as first name যেহেতু ফার্স্ট নেম ডিফারেন্ট সেক্ষেত্রে প্রবলেম হবে না আমরা গোকে গোতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা টেবিল থেকে ডাটা আসছে একটা হচ্ছে কাস্টমার থেকে আর একটা হচ্ছে পার্সন থেকে সো আমরা একজ্যাক্টলি রিলেশন যদিও করি নাই বাট তারপরে ডেটা আসছে ডেটা থাকার কারণে সো এটাকে দেখি আমরা কি করা যায় স্ট্রাকচারে গেলাম এই কাস্টমার ফিল্ডটাকেই আমরা এখন এখান থেকে আমরা ফরেন কি করব হচ্ছে ম্যানুয়ালি করব সো আমরা অল্টার করি স্কেলে অল্টার করা যায় টেবিল অল্টার করা যায় এটাও শেখা হইলো প্লাস এটাও করা হইলো তো SQL table alter SQL table alter করব add foreign key foreign key জিনিসটা হইল একটা টেবিলে প্রাইমারি কি যখন আরেকটা টেবিলে অ্যাড হয় সেইটাই হয় ফরেন কি অর্থাৎ আপনার বাসায় মেহমান আসছে সে তার ফ্যামিলিতে যদি প্রাইমারি কি হয় তাহলে আমাদের টেবিলে হবে ফরেন কি সো আমরা শুধুমাত্র একটা ফিল যেহেতু অল্টার করবো সেক্ষেত্রে আমাদের অল্টারের কমান্ডটা নিয়ে আসতে হবে তারপর ফরেঙ্গিতে আসতে হবে সো আমরা দেখি অল্টার টেবিল ওকে আমরা একটা টেবিলকে মডিফাই করবো যেহেতু প্রথমে বলে দেয় না alter table persons persons table select করলাম তারপর কি করব ফরেন কি করব ফরেন কি কীভাবে করে আমরা একটু দেখি তারপর হচ্ছে অ্যাড অলরেডি অ্যাড আর ওয়ারিং ওয়ারিং কি সেইটাকে আমরা কাস্টমার আইডি সো দেখি আমাদের কোডটা ঠিক আছে কিনা সো দেখতে পাচ্ছি ইউবেন ইরোর আছে টেবিল অল্টার করার সময় এবার একটু খুঁজে নিয়ে আসতে হবে এটা কীভাবে করতে হবে alter table orders drop cast না কি এখানে বলা আছে অল্টার টেবিল ড্রপ আচ্ছা ড্রপ করতেছে বাট এইখানে করতেছে alter table orders add constraint এইভাবে করতে হবে অ্যাড কনস্ট্রেন সেন্টেক্স লিখতে হবে দেন হচ্ছে আপনার ফরেন কি ফরেন কি প্রথমত আপনার কার সাথে কার হবে সেটা বলতে হবে পরে কি হবে কাস্টমার আইডি কিন্তু রেফারেন্স কি কার রেফারেন্স সেটা বলতে হবে তাহলে রেফারেন্স হচ্ছে আমাদের কাস্টমার্স আর রেফারেন্স হচ্ছে কাস্টমার্স সি ইউএস কাস্টমার্স তার আইডি আমরা যদি ভুল করে না থাকি তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়ে গেছে এখন এখানে গেলে আমরা স্ট্রাকচারে গেলে দেখতে পারবো যে এটা একটা ফরেন কি হয়েছে সেই জন্য একটু কি অ্যাড করছে বাট একটু ডিফারেন্ট কালার বাট এটা ফরেন কি হয়ে গেছে তো এখন এটার সাথে দুইটা টেবিলের রিলেশন হয়েছে তো এটা ছিল হচ্ছে one to many many to one অর্থাৎ প্রত্যেকটা কাস্টমারের একাধিক পার্সন থাকবে অর্থাৎ উল্টা হয়ে গেছে প্রত্যেকটা পার্সনের একাধিক কাস্টমার নাম্বার থাকতে পারে সো যাই হোক এটা ছিল একটা রিলেশন আর অনেকগুলো রিলেশন আছে জয়েন কুইরিগুলো আপনি একটু দেখে নেবেন এটা খুব একটা ডিফিকাল্ট স্কেল খুব সহজ language so most of all crash course হিসেবে যতটুকু দেখিয়েছি আপনাদের আপাতত চলবে পরবর্তীতে আপনারা কাজ করতে করতে আরও অনেক শিখবেন তো এই কোর্সটা করার রিজন হচ্ছে আমি এরপরে পাইথন স্টার্ট করে দেবো তারপর জ্যাঙ্গো শুরু করব সো অ্যাটলিস্ট ডেটাবেজের মিনিমাম নলেজ আপনাদের লাগবে সেই জন্য আমি একটা ছোট্ট ক্র্যাশ কোর্স করলাম আশা করি এটা সকলের উপকার হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ